গাজীপুরের হায়দ্রাবাদের মাতৃ সদন হাসপাতালের নিকটে গড়ে উঠেছে Nabila motors and Honda servicing center স্বল্প খরচে উন্নত মানের মোটর বাইক সার্ভিসিং এর জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নাবিলা মোটরস এখানে পাবেন দেশি বিদেশি সব ধরনের মোটর বাইকের part bike polish bike decoration engine মেরামত অরিজিনাল মোবিল সহ অন্যান্য সার্ভিসিং সুবিধা এখানে বাইক ফোম ওয়াশ করা হয় মাত্র নিরানব্বই টাকায় বাইক সার্ভিসিং করা হয় চারশত নিরানব্বই টাকা আমরা দেখে নিব একটি বাইক ওয়াশের মাধ্যমে কতটুকু আকর্ষণীয় করে তোলা হয় তো বন্ধুরা আর দেরি না করে এক্ষুনি চলে আসুন Nabila motors and Honda servicing সেন্টারে আপনার সেবাই নাবিলা মোটরসের একমাত্র লক্ষ্য